আসসালামু আলাইকুম স্পন্দন একাডেমির পক্ষ থেকে সকলকে সালাম এবং শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন শুরু করতে যাচ্ছি আমাদের নতুন আরেকটি টিউটোরিয়াল জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর এখানে দুই তারিখ দুই বারো দু হাজার উনিশ সালে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো বিজ্ঞপ্তিটি ছিল এরকম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার আঠারো সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফলাফল অর্ধ দুই বারো দু হাজার উনিশ তারিখ বিকাল চারটায় প্রকাশ করা হবে অলরেডি এটি প্রকাশ হয়ে গেছে দুই তারিখে বিকাল চারটায় এটি প্রকাশ করা হয়েছে এবার পরীক্ষায় সারা দেশে সাতশো তিনটি কেন্দ্রে আঠারোশো ষাটটি কলেজে সর্বমোট দুই লাখ বিশ হাজার দুশো ছেচল্লিশ জন নিয়মিত অনিয়মিত মান উন্নয়নসহ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে গড় উত্তীর্ণের হার চুরানব্বই দশমিক তিন শূন্য পার্সেন্ট চুরানব্বই দশমিক তিন শূন্য পার্সেন্ট পরীক্ষা রেজিস্ট্রেশন ও কলেজে কলেজ ফলাফল আপনি এই লিঙ্কে গেলে দেখতে পাবেন www.nu.ac.bd স্ল্যাশ রেজাল্টস এই ওয়েবসাইট থেকে আপনি দেখতে পারেন আপনি যদি নেট কানেকশানের আওতায় না থাকেন তাহলে অবশ্যই এস এম এস দিয়ে ফোনের মাধ্যমে এটি কিন্তু আনতে পারবেন এস এম এস দেওয়ার প্রক্রিয়াটি হচ্ছে N U space D E G space roll নং এরপর ষোলো ট্রিপল টু এই নম্বরে আপনি সেন্ড করে দেবেন এন ইউ ডিইজি এবং আর ও ডবল এল রোল এটি অবশ্যই বড় হাতের অক্ষর আপনি লিখবেন তাহলে চলুন অনলাইনের মাধ্যমে আপনি কিভাবে এই রেজাল্টটি পেতে পারেন সেটি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি এই সাইটে চলে আসবেন এরপর আমি সাইটটাকে রিলোড দিচ্ছি ফার্স্ট ইন্টারফেসটি এরকম হবে এরপর আপনি ডিগ্রি সিলেক্ট করবেন ডিগ্রি সিলেক্ট করার পর আপনি সেকেন্ড ইয়ার অবশ্যই সেকেন্ড ইয়ারে ক্লিক করবেন সেকেন্ড ইয়ারে ক্লিক করার পর এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেবেন রেজিস্ট্রেশন নাম্বার আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম এবং এখানে আপনি আপনার পাশের সাল যেটি পাস ইয়ার দু হাজার এটি দিয়ে দেবেন এরপর এখানে একটি ক্যাপচা দিতে হবে আর যে জেড এন সি এটি দিয়ে দিলাম এরপর আপনি সার্চ রেজাল্টে চাপ দেন সার্চ রেজাল্টে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার রেজাল্টটি কিন্তু এখানে শো করবে এরকমভাবে national university Bangladesh degree pass and certificate course second year examination দু হাজার আঠারো রেজাল্ট শিট স্টুডেন্ট নেম এবং স্টুডেন্টের পুরো ডিটেলস এখানে দেওয়া রয়েছে এরপর ওনার কোর্স ওয়াইজ গ্রেট মার্কস কোন সাবজেক্টে কত পেয়েছে এভাবে কিন্তু আপনি এই পুরো শিটটি দেখতে পারেন এই প্রিন্টটি আপনি চাইলে এটি কিন্তু প্রিন্ট করতে পারবেন এই শিটটি আপনি যদি প্রিন্টে চাপ দেন আপনি কিন্তু এটি প্রিন্ট করতে পারবেন প্রিন্ট করে নিতে পারবেন অ্যাকচুয়ালি দোকানে দোকান থেকে যারা আপনার এটি বের করেন দোকান থেকে কিন্তু এরকম একটি সফট কপি দেওয়া হয় প্রিন্ট করে যেহেতু আমার প্রিন্ট নেই সেহেতু আমি দেখাতে পারছি না ক্যান্সেল দিয়ে দিলাম এটিকে কেটে দিচ্ছি তো আশা করি আপনি বুঝতে পারছেন এই ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটি আমি অবশ্যই দিব ডিসক্রিপশনে আপনি এই লিঙ্কগুলো পাবেন আপনি বিজ্ঞপ্তির লিঙ্ক এবং এই লিঙ্ক পুরোটিও আপনি পাবেন এবং মেসেজ প্রক্রিয়া কীভাবে করবেন এটিও আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো নেক্সট টিউটোরিয়ালে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ